আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি আপনাদেরকে কিছু এসএসডি প্রাইস জানাবো যারা যাচ্ছেন যে স্বল্প বাজেটের মধ্যে এসএসডি নিতে তারা অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সো বন্ধুরা আর দেরি করবো না চলুন ভিডিওটি শুরু করি প্রথমত আমরা একশো বিশ জিবির একটি এসএসডি নিয়ে আলোচনা করবো যারা অবশ্যই চেনেন ডাব্লুডির একশো বিশ জিবি ডাব্লুডি একশো বিশ জিবি গ্রিন এসএসডিগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা পার পিস সাথে থাকবে থ্রি ইয়ার্স রিপ্লেস ওয়ারেন্টি আপনার এগুলো তেরোশো টাকা হলে আমাদের কাছে ডাব্লুডি গ্রিনগুলো নিতে পারবেন এবং ডাব্লুডি ওয়ান টোয়েন্টি জিবির আপনার আছে আমাদের কাছে M dot two M dot two যারা চাচ্ছেন নিতে তারা নিতে পারবেন এগুলোর সাথে থ্রি ইয়ার্স রিপ্লেস ওয়ারেন্টি থাকবে আপনার ডাব্লুডির এম ডট টু এসএসডিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন যারা যাচ্ছেন যে আপনার একশো আঠাশ জিবি নিতে একশো আঠাশ জিবি আমাদের কাছে দুইটি দুটি ব্র্যান্ডে রয়েছে দুটি ব্র্যান্ডে রয়েছে প্রথম ব্র্যান্ডে হচ্ছে আপনার রামাস্তা আপনারা অবশ্যই কেছেন রামাস্তা অরিজিনাল এগুলো হচ্ছে একশো আঠাশ জিবি আমরা ডাবল একশো আঠাশ জিবি রামাস্তার এসিডিগুলো এগুলো আমরা বিক্রি করি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এবং যা যাচ্ছেন যে একশো আঠাশ জিবি কিংস প্যাডের নিতে কিংস প্যাসের একশো আঠাশ জিবি নিতে এবং এখানে পাচ্ছেন তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি এবং আপনার একটা হচ্ছে একশো আঠাশ জিবি আপনার একটি এসএসডি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একশো আঠাশ জিবি একটি এসএসডি আর এই এসএসডিগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা এবং আমাদের কাছে কিং স্ট্যান্ডার্ডও এসএসডি রয়েছে এবং এস এক্সটারের বিভিন্ন তো ব্র্যান্ডের এসএসডি রয়েছে সবগুলো ব্র্যান্ড এখন আপাতত আমাদের কাছে নেই আপনার কিছুদিনের মধ্যে আমাদের স্টকে আসবে এসএসডিগুলো তখন আপনারা সম্পূর্ণ আইটি এসএসডির আপডেট প্রাইজের ভিডিও পেয়ে যাবেন তারপর আপনার দুশো চল্লিশ জিবি দুশো চল্লিশ জিবি আপনাদেরকে আমি ডাব্লুটি দেখাচ্ছি ডাব্লুটি দুশো চল্লিশ জিবিগুলো আমাদের কাছে নিতে পারবেন দু হাজার টাকা পার পিস আর এগুলো হচ্ছে কপি এসএসডি ডাব্লুডি যেগুলো এগুলো হচ্ছে কপি এসএসডি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি এগুলো আপনার তিন বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে এবং আপনার যারা চাচ্ছেন যে দুশো চল্লিশ জিবি ভিন্ন ব্র্যান্ডে নিতেন তারা নিতে পারবেন আমাদের কাছে দুশো চল্লিশ জিবি আপনার জোহর ব্র্যান্ডে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা দুশো চল্লিশ জিবি আর ব্র্যান্ডটা হচ্ছে জোহরের আর আপনার এগুলো আপনার এগুলোর মধ্যে আমাদের কাছে দুশো চল্লিশ জিবি রয়েছে আর যেগুলো এখন বর্তমানে নেই কিন্তু কি দু একদিনের মধ্যে আমাদের স্টকে আবার চলে আসবে আর যারা চাচ্ছেন যে আপনার ডাব্লুটির মধ্যে আমাদের কাছে বর্তমানে থাই ওয়ানের এসএসডি রয়েছে আপনাদেরকে মেড ইন সরি আপনারা আমাদের কাছে ডাব্লুটি বর্তমানে মেড ইন মালয়েশিয়ার এসএসডিগুলো রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখছেন মেড ইন মালয়েশিয়া আর এগুলো আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনারা যারা চাচ্ছেন নিতে তারা অবশ্যই নিতে পারেন আমাদের স্টকে এসএসডি ছাড়াও এবং আরও অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যারা কম্পিউটার অল এক্সারসাইজ নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনার ডাব্লুডি রামাস্তা এবং কিংস্টন জোহর স্যামসাং বিভিন্ন ব্র্যান্ডের এসএসজি রয়েছে আপনারা যারা যে ধরনের এসএসজি লাগবে তারা অবশ্যই আমাদেরকে নক করবে সো আজকের ভিডিও পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ